এটা দুই আসছে গেছে ওটা কি সব কথা কি তোমাকে বলতে হবে তুমি কে happy happy birthday happy birthday আগে তো ছোট দেখা হয়েছে তুই খাই রাখতো অনেক আচ্ছা, আচ্ছা ঠিক আছে তুমি একটা দেখাও খাও ভাই তুই দেখা সাদা <laughs> চামচ দেখ নাও নাও একটা তখন ওই আছে আর কি আছে আর খাই লাগে আর কি করবো ভাই কেবল শুরু ভাই হ্যাঁ? হ্যাঁ এটা আমাদের কেবল শুরু মান মিলিয়নে কেন আমি তুমি ছোট কেক খাও বড় কেক খাও মাথা খাবো এই ছি ছি ছি এই দুষ্টু ছেলেরা গ্যাসলেট দাও আরে বাপ আরে বাপ অনলি কাটি মে অনলি কাটি মে আজকে জন্য সো তিন number happy birthday to you happy birthday to you happy birthday dear thank you thank you বলতে হবে তোমাকে তোমাকে আমি বলছি আমাকে কেকটা হাতে করে দিবা দিলে না এটা দাও এটা তো পাবো কি করলি মামা চুমা মজা এই সবাই দাও এই পুরান ঢাকা আমার নাম দিছে chocolate genuine chocolate genuine chocolate chocolate boy পুরান ঢাকার ফ্যামিলি ভাই দুই একটা ডায়লগ লাগবে হয় না পুরান ঢাকার মানে দিতে হবে বরিশালা কেক চলে আসছে কেকটা মামা অনেক ইয়াম্মি করিস না <laughs> জিনিস কফি শোনো আমি তোমাকে জামাই হ্যাঁ, টানাটানি করবে না ওকে দিয়ে দাও তুমি হ্যাঁ? খেতে চাও শোনো আমি একটা কথা বলি জাতির উদ্দেশ্যে শোনো জি বা বাংলাদেশের মানুষ খুব হ্যাঁ। খাদ্যপ্রিয় মানুষ হ্যাঁ। এই কেক যদি তোমরা খাইতে না পারো আমাদের মতো যারা অসহায় মানুষ আছে তাদেরকে খাওয়া কিন্তু কেক মারামারি করবা না আচ্ছা সব কাটো এটা সব এটা খাও এটা আমি খাবো মানে বুঝলাম না তো ডিম ডালো ডিম ডালো হ্যাঁ ডিম ডালো ডিম ডালো মানে কি আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আমার না দায়িত্ব দিছে সেম কেক আসছে এসে থেকে ভাই আচ্ছা আচ্ছা এটাও গাড়ি পাঁচ নাম্বার সাইড দাও কোনা যাও একটু আয় ভাই কেক লাগা কি কপিরাইট খাবো সেম তো খা আমাকে লাগে লাগে এটাও চাট এটা <laughs> কই না এটা কই হ্যাঁ। বাসী আই লাভ ইউ আপনার জন্য happy birthday to you happy birthday happy birthday to you না না ভাই না আমি না ভাই গেস্ট মনে ললি কাকন তুমি ইকেলা লইছে এটা দেখছো তুমি তো আরেকজনের রাতে লইলা আমার ওই যে হাই আমি বিগ ফ্যান আমি বিগ ফ্যান কি বলছিল জানি চাচ্চু রে কি বলছিল আমি বিগ ফ্যান বলো আমি আমি আমি আমি আমার ব্লগে দেখাতে চাই পিচ্ছি চৌষট্টি জেলার টুর মেরে আসছে যেটা আমিও মারতে পারি না আমার মতো বুড়া বেটা আমার কোনো দামি কি বলছে বুড়া বেটা চাচু কি বুড়া বেটা বুড়া বেটা নতুন বাজার হ্যাঁ। কোনটা খেতে ডিভিশনের অভাব নাই ধরো ধরো ধরো ধরো তুমি একটু কেক খাওয়া চাচ্ছ আরে দাঁড়াও আরে অনেকদিন পরে খা ভাবি আয় ঠিক আছে রাখা <laughs> তো ইয়ে আচ্ছা, না সবাই দাও সবাই দাও দাও